ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নান্নুমুল্লা ম্যানশনের প্রহরী বলেন গতকাল শনিবার রাতে মামুন খায়রুন দম্পতির বাসায় শুধু তারাই ছিলেন রাত দুইটার দিকে মামুন তার কাছ থেকে প্রধান ফটকের চাবি নিয়ে বাইরে যান ভোর ছয়টার সময় বাসায় ফিরে আসেন এবং সাতটার সময় তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান প্রহরীর ভাষ্য খায়রুনের শরীরে আঘাতের চিহ্ন নেই তবে তার গলায় দাগ আছে ড্রয়িং রুমের সিলিং ফ্যানে এক টুকরা পোড়া কাপড় দেখা গেছে কাপড়টির কিছু অংশ মেঝেতেও পড়েছিল পোড়া কাপড়ের ব্যাপারে তিনি ভোরে মামুনকে জিজ্ঞেস করেছিলেন ওই সময় তিনি বলেছেন ঘটনার সময় তিনি শোবার ঘরে ঘুমিয়েছিলেন পাশের রুমে শব্দ শুনে এসে তিনি তার স্ত্রীকে ঝুলতে দেখেছেন ওড়না খোলার জন্য তিনি তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন আজ সকালে খায়রুনের চাচাতো ভাই সবের উদ্দিন বলেন তার বোন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবসিপুর ডিগ্রি কলেজে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচপুর পৌর এলাকার মোহাম্মদ খয়ের উদ্দিনের মেয়ে তার দ্বিতীয় স্বামী মামুন হোসেন একই উপজেলার হারাবারিশা ইউনিয়নের পাটপাড়া গ্রামের বাসিন্দা ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক ছেলেকে নিয়ে থাকতেন তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ছয় মাসের সময় সম্পর্কের পর গত বছরের ডিসেম্বরে মামুন ও খায়রুন বিয়ে করেন গত জুলাইয়ে তাদের বিয়ের বিষয়টি জানাজানি হলে আলোচনায় আসেন এই দম্পতি নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Nasim Ahmed BD news three সিক্সটিকে বলেন শিক্ষিকার লাশ উদ্ধারের পর তার মৃত্যুর কারণ জানতে তারা তদন্ত শুরু করেছেন ময়না তদন্ত শেষ হলে ওই শিক্ষিকাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা